হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন টেকমল পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো ভিউর্স আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন টিউটল টিউটলটা হচ্ছে আপনারা অনেকে চান যে আনকমন কোনো নাম্বার থেকে যাতে আপনার ফোনে ফোন না আসে অনেক অনেক সময় আনকমন নাম্বার থেকে আপনার সাথে ফোন আসে এবং আপনি অনেক অনেক অনেক বিরক্তকার হন তো ভিউর্স আজকের টিউটলটা আমি বলবো শুধু তাদের জন্য তো ভিউয়ার্স চিটলটা দেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলবনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পান তো ভিউয়ার্স চিটলটা আমি শুরু শুরু শুরু করছি টিউটোরিয়ালটা হচ্ছে আপনাকে প্রথমত প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে call block apps call block apps কলগুলা ক্যাপস লিখলে আপনাকে এই অ্যাপসটা খুঁজে নিতে হবে দেখে নিন ভালো করে এই অ্যাপসটা খুঁজে নিতে হবে এই অ্যাপসটা এটা আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে যেহেতু আমি এটা অলরেডি ইনস্টল করেছি তাই আমার ইনস্টল করার দরকার নেই তো এটা ইনস্টল করার পর আপনাকে এটা এখান থেকে ওপেন করে নিতে হবে তো এটা ওপেন করলাম হ্যাঁ, এখানে নিচে কন্টিনিউট ক্লিক করতে হবে অ্যালাউ সেলে অ্যালাউ দিবেন এখানে লেখা আছে ব্ল্যাক লিস্ট মানে আপনি যে কোনো নাম্বার ব্লকিং এই সাইডে এই কোনাটায় সাইডের এই কোনাটা চাপ দেবেন দেখুন এখানে তিনটে অপশন আছে আর বিশেষ করে ব্লকিং এটা কিন্তু অবশ্যই অ্যালাউ করে অন করে দিতে হবে কারণ এটা অবশ্যই দরকার এখানে আপনার আছে প্রাইভেট নাম্বার যাক এটা আপনার দরকার নেই এটা বলার দরকার নেই এখানে আছে আনকমন নাম্বার আনকমন নাম্বার কি মানে আপনার নাম্বার শুধুমাত্র যেগুলো সেভ আছে ফোনে সেইগুলোতে যদি ফোন দেয় তাহলে আপনার ফোনটা আসবে তাছাড়া অন্য কেউ ফোন দিলে আপনাকে কখন আপনার সেটা ফোন আসবে না এনে আছে অলকল অলকল মানে কি আপনি আপনি আপনি যদি কোনো কিছু তৈরি করতে চান অনেক সময় যদি ফোন দেয় এবং ভিডিও ট্রেডিংয়ে অনেক নষ্ট হয়ে যায় তো এটা হলো তার জন্য এনে যদি অল কলস লিখে স্টিক দিয়ে দেন তাহলে আপনার ফোনের কোনো ফোনই আসবে না তো এগুলো খুব গুরুত্বপূর্ণ টিউটল টিউটলটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট স্যার আমাদের এটা এখন সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে টাকা বাটনটা ক্লিক করবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পান ভিডিওটি ভালো থাকবেন পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনার সঙ্গে আবার আসবো